বিটি বন্ধু মানে বাংলা টেকনিক্যাল বন্ধু ইউটিউব চ্যানেল তোমাদের স্বাগত জানাই তো আমি আনবক্সিং করতে চলেছি Moto G fifty one five G অ্যাড্রেসটা দেখানো যাবে না অ্যাড্রেসটা আমি হাইড করে রেখেছি এবং ফ্লিপকার্ট থেকে বক্সটা চলে এসেছে তো আমি বক্সটা খুলে নিচ্ছি এবার মেন ফোনের বক্সের ওপর আসছি তো বক্সের ওপর বড় বড় করে লেখা আছে Moto G fifty one five G মোটোলার লোগো বক্সের পেছন দিকে হচ্ছে কিছু হাইলাইটিং ফিচার্স দেওয়া আছে যেমন full HD plus display one twenty আর রিফ্রেশ রেট ফাইভ জি তারপরে পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি এইসব লেখা আছে কিছু বারকোড আছে সাইডে এদিকে কিছু আরও অ্যাডিশনাল কিছু ইনফরমেশন দেওয়া আছে ব্যাস এই হচ্ছে বক্সে এবার আমি বক্সটাও খুলে নিচ্ছি এটাই হলো আনবক্সিংয়ের সব থেকে ইন্টারেস্টিং পার্ট যেটা হলো সিল কাটা এই সিল কাটাই হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং নতুন বক্সের সিল কাটা হেভি বক্সটা খুলে সবার উপরে দেখতে পাচ্ছি ফোনটা রাখা আছে আপাতত ফোনটাকে সাইডে রাখছি ফোনের ওপরেই আগে থেকেই কভার লাগানো আছে মোটরোলা এটা প্রত্যেকবারই করে ফোনের ওপর কভারই লাগিয়ে দেয় আগে থেকেই ফোনের নিচে রয়েছে আর একটা বক্স এই বক্সের ভিতর রয়েছে manual book SIM ejector pin আর কিছু এক্সট্রা কাগজপত্র রয়েছে আর তার নিচে রয়েছে টোয়েন্টি ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টার আর type A to type C data cable এবার ডেটা কেবেলটাকে সাইডে রাখছি এটা হচ্ছে টোয়েন্টি ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টার যেটা টোয়েন্টি ওয়াটের ফাস্ট চার্জিং প্রোভাইড করে এবারে বক্সটা দেখে নিচ্ছি আর কিছু আছে নাকি না পুরো বক্সটা খালি সাইডে সব রেখে দিচ্ছি এবার ফোনে আসছি ফোনের কভারটা একবার খুলে ফোনের লুকটা একবার তোমাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেট আর মোটরলা খুব সুন্দর একটা লোগো রয়েছে ফোনটার ব্যাক সাইডে খুব একটা ম্যাট ফিনিশও না আবার খুব একটা গ্লসি ফিনিশও না ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট খুব বেশি ফিঙ্গারপ্রিন্ট পড়ে না ভালো ডিজাইন তাতে রয়েছে six point eight inch full HD plus IPS display ফোনটার ব্যাক সাইড পলিকার্বনেট ব্যাক কিন্তু ফিনিশ ভালোই এবং ফিলটাও ভালোই হাতে নিয়ে বেশ ভালোই লাগে ফোনটার রাইট সাইডের একদম ওপরে হচ্ছে কুইক অ্যাক্সেস বাটন তার নিচে ভলিউম রকার্স আর তার নিচে power button plus fingerprint sensor রয়েছে আর কুইক অ্যাক্সেস বাটনটা হচ্ছে কাস্টমাইজেবল নিজের মতো কাস্টমাইজ করা যায় আর লেফট হ্যান্ড সাইডে রয়েছে সিম ট্রে আর নিচের দিকে রয়েছে three point five M headphone jack type C port আর স্পিকার গ্রিল আর ফার্স্ট মাইক্রোফোন গ্রিল আর ওপর দিকে রয়েছে second microphone for the noise cancellation back সাইডে রয়েছে primary fifty megapixel with F one point eight aperture Samsung sensor আর secondary eight megapixel ultra wide আর টু মেগাপিক্সেল ম্যাক্রো এটাই ভালো যে আলট্রা ওয়াইড সেন্সার দিয়েছে আর ওই টু মেগাপিক্সেলের ম্যাক্রো থাকাও যা না থাকাও সেমই তো ফোনটা সিম ট্রেটা একবার খুলে দেখিয়ে দিচ্ছি তো ফোনটাতে রয়েছে হাইব্রিড সিম কার্ড স্লট দুটো ন্যানো সিম অথবা একটা সিম আর একটা এসডি কার্ড লাগানোর অপশন রয়েছে তো সিম ট্রেতে রাবারের টিপস লাগানো আছে প্রোটেকশনের জন্য so Moto G fifty one five জিতে আইপি সার্টিফিকেশন রয়েছে আইপি ফিফটি টু রেটিং রয়েছে মানে ফোনটা ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্টেন্স তো ফোনটার পেছন দিকটা খুব একটা ক্লসি না হালকা টেক্সচার রয়েছে আর আমার কাছে যে কালারটা রয়েছে এটা হচ্ছে ব্রাইট সিলভার তো ফোনে ফিজিক্যাল ওভারভিউ দেওয়া কমপ্লিট এবার ফ্রন্টের স্টিকারটা তুলে নিয়ে এবার ফোনটাকে বুট অন করছি এবং তোমাদের সবাইকে দেখাচ্ছি ফোনটার ভিতরে ফোনটা অন হতে হতে ফোনটা স্পেসিফিকেশন সম্পর্কে একটু বলে দিই তো ফোনটাতে রয়েছে Qualcomm Snapdragon four eighty plus chipset আর four GB LPDDR four X RAM আর ইএমসিপি স্টোরেজ ফ্রন্টে রয়েছে thirteen megapixel F two point two অ্যাপারচারের সেন্সার আর রয়েছে six point eight inch full HD plus IPS LCD display with one twenty hertz refresh rate আর রয়েছে ফাইভ থাউজেন্ড এমএইচ এর ব্যাটারি ফলে ফোনটার ব্যাটারি ব্যাক আপ খুবই ভালো ও ওফ আলাদাই আর যার জন্য ফোনটা একটু ভারী আর তোমাদের আরও ইনফরমেশান জানতে হলে তোমাদের আমি এখানে চার্ট দিয়ে দিচ্ছি স্পেসিফিকেশান চার্ট তো সেটা দেখে নাও আর লিঙ্কও দিয়ে দেবো ডিসক্রিপশানে তোমরা ফুল স্পেসিফিকেশান দেখে নিতে পারো এরপর আমি ফটাফট ফোনটাকে সেট আপ করে নিচ্ছি এডিটার টাইম ল্যাপস চালু করে দাও ফোনটা যথেষ্ট স্মুথ আর স্টক অ্যান্ড্রয়েড হওয়ার কারণে আরও বেশি স্মুথ অ্যান্ড্রয়েড ইলেভেন রয়েছে আপাতত ফোনটাতে পরে আশা করি অ্যান্ড্রয়েড টুয়েলভের আপডেট দিয়ে দেবে আর ফোনটাতে একটা খুব ভালো জিনিস থিঙ্ক শিল্ড সিকিউরিটি সাপোর্ট রয়েছে তাদের রয়েছে Bluetooth five point one dual four G VoLTE four G plus carrier aggregation plus হচ্ছে ফাইভ জি রয়েছে আর বারোটা ফাইভ জি ব্যান্ডের সাপোর্ট রয়েছে আর সব রকমের sensor proximity sensor GPS GLONASS BeiDou সব ধরনের সেন্সার রয়েছে আমি আফটার থ্রি মান্থস ইউজেজের বেসিসে আমি রিভিউ দেবো unboxing unboxing unboxing I don't like it I avoid but unboxing likes me so I can't avoid. Also the public wants unboxing so I can't avoid তো Moto G fifty one five G সম্পর্কে আমি একটুখানি রিভিউ দিচ্ছি যে Moto G fifty one five G ফোনটা কেমন আমার একটা বন্ধু আছে তার জন্য আমি ফোনটা অর্ডার করে দিয়েছিলাম তো সে ব্যবহার করছে তো তার এক্সপিরিয়েন্স আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে এই ফোনটা নিয়ে তার এক্সপিরিয়েন্স কেমন তো সে আমাকে যে ওপিনিয়ন দিয়েছে সেই ওপিনিয়নের ওপর বেস করেই আমি আমার ওপিনিয়ন বলছি তো ফোনটার এমনি পারফরমেন্স ভালো ঠিক আছে গেমিং পারফরমেন্স মোটামুটি ঠিক আছে ফোর এইটটি প্রসেসর হিসাবে যতটা হওয়ার কথা তার থেকে বরঞ্চ বেটার কারণ আমরা জানি স্ন্যাপড্রাগনের ফোর হান্ড্রেড সিরিজের প্রসেসর অত ভালো হয় না অত পাওয়ারফুল হয় না ঠিক আছে কিন্তু কোয়ালকাম স্ন্যাপড্রাগন ফোর এইটটি বেশ ভালোই পাওয়ারফুল ঠিক আছে তো মোটামুটি আরামসে মোটামুটি গেমিং করা যায় ঠিক আছে ফোনটাতে যেহেতু স্টক অ্যান্ড্রয়েড রয়েছে তো সেই দিক দিয়ে দেখতে গেলে ফোনটা বেশ ভালোই স্টক অ্যান্ড্রয়েডের দিক দিয়ে কিন্তু একটা প্রবলেম রয়েছে যেটা মোটরোলার শুধু এই ফোনটা না মোটরোলার বেশিরভাগ ফোনেই যেই প্রবলেমটা রয়েছে কি সফটওয়্যার আপডেটের প্রবলেম এতদিন হয়ে গেল মানে ও প্রায় তিন মাস ইউজ করছে ফোনটাকে ঠিক আছে এখনও পর্যন্ত ওকে অ্যান্ড্রয়েড টুয়েলভের আপডেট দেয়নি ওর অ্যান্ড্রয়েড ইলেভেনই বাই ডিফল্ট চলছে ঠিক আছে অ্যান্ড্রয়েড টুয়েলভের এখনও পর্যন্ত আপডেট দেয়নি কোম্পানি এখনও পর্যন্ত অ্যান্ড্রয়েড টুয়েলভ দিয়ে দেওয়া উচিত ছিল হ্যাঁ মাঝখানে একবার একটু সিকিউরিটি প্যাচ আপডেট দিয়েছিল কিন্তু ওই অ্যান্ড্রয়েড টুয়েলভের আপডেটটা দেয়নি ঠিক আছে তো এই দিক দিয়ে দেখতে গেলে অতটা ভালো না আপডেটের দিক দিয়ে মোটরোলা কিন্তু যেহেতু স্টক অ্যান্ড্রয়েড তো সেই দিক দিয়ে আবার দেখতে গেলে ঠিকই কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি আমি নিজে রিয়েলমির স্মার্টফোন ইউজ করি ঠিক আছে তো আমি একটা জিনিস দেখেছি আমি কম্পারিজন করছি না কিন্তু মানে একটা আমার ওপিনিয়ন বলছি যে আমি রিয়েলমি কিন্তু ভালো আপডেট দেয় মানে অন্যান্য ব্র্যান্ডের তুলনায় রিয়েলমি ভালোই আপডেট দেয় হ্যাঁ অবভিয়াসলি তাই বলে গুগল পিক্সেলের সাথে তুলনা করলে তো আর হবে না ঠিক আছে মানে ওর ক্যাটাগরি অনুযায়ী আমি বলছি যে মোটোলার থেকে রিয়েলমি এখন অনেক ভালো সফটওয়্যার আপডেট দেয় মান্থলি সিকিউরিটি প্যাচ আপডেট না দিলেও মানে মোটামুটি দু মাস দু মাস অন্তর অন্তর কিছু না কিছু একটা আপডেট দেয় আর অ্যান্ড্রয়েড আপডেটও মানে অপারেটিং সিস্টেমের আপডেটও ভালোই দেয় মানে ধরো আমার ফোনে এখন অ্যান্ড্রয়েড টুয়েলভ চলছে ঠিক আছে আমি অ্যান্ড্রয়েড টুয়েলভ ইউজ করছি তাও প্রায় দু মাসের ওপর হয়ে গেল প্রায় তিন মাসই হয়ে গেল যে আমি অ্যান্ড্রয়েড টুয়েলভ ইউজ করছি ঠিক আছে প্রথমে বিটা দিয়েছিল তারপরে স্টেবেল আপডেট দিয়েছিল তো প্রায় তিন মাস আমি অ্যান্ড্রয়েড টুয়েলভ ইউজ করছি আর ওর ফোনে এখনও পর্যন্ত অ্যান্ড্রয়েড টুয়েলভের কোনো আপডেটই আসেনি কিন্তু হিসাব মতো মোটোলার প্রমিস যেরকম করে যে আপডেট দেওয়া উচিত ছিল সেই হিসাবে তো এটাই আমার ওপিনিয়ন বাদবাকি ফোনে সবই ঠিক আছে এবার আমি এই Moto G fifty one five G ফোনের ফ্রন্ট এবং রিয়ার ক্যামেরার কিছু ফটো স্যাম্পেল দেখাচ্ছি রিভিউটা দিলাম মোটামুটি তিন মাস সাড়ে তিন মাসের ইউজেজের ওপর রিভিউ ঠিক আছে এই ফোনটা মোটামুটি সাড়ে তিন মাস আমার বন্ধু ইউজ করছে তো তার উপর আমি এই ওপিনিয়ন দিলাম ওর থেকে আমি জিজ্ঞেস করে তার বেসিসে আমি তোমাদের জানালাম তো দেখো আনবক্সিং এবং আমার এই রিভিউটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাতে একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল নোটিফিকেশানটাকে অন করে দাও যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা তার আপডেট পাও ঠিক আছে আমার বন্ধু যখন এই ফোনটা কিনেছিল তখন এই ফোনটার দাম ছিল চোদ্দ হাজার টাকা এখন ফ্লিপকার্টের দাম দেখাচ্ছে সাড়ে তেরো হাজার টাকা প্লাস কার্ড ডিসকাউন্ট রয়েছে তো ভালোই অফার দিচ্ছে এই ফোনটার ওপর নিলে এখন নিয়ে নিতে পারো best phone under this price point Qualcomm Snapdragon four eighty অনেক better processor MediaTek Dimensity seven হান্ড্রেডের তুলনায় বেশিরভাগ ফোনে মিডিয়াটেক ডায়মেন্সিটি সেভেন হান্ড্রেডই পাওয়া যায় এই প্রাইস পয়েন্টের মধ্যে তো আমার মতে এই ফোনটা নেওয়াই বেটার আর সরি কারণ আমি দু মাস ভিডিও আপলোড করতে পারিনি আমি একটু বিজি ছিলাম এবার থেকে রেগুলারলি আমি ভিডিও আপলোড করার চেষ্টা করবো মোটামুটি সপ্তাহে একটা ভিডিও আপলোড করার আমি চেষ্টা করব ঠিক আছে আমি খুবই বিজি ছিলাম আগের ভিডিওতে আমি প্রমিস করেছিলাম যে সপ্তাহে আমি একটা করে ভিডিও আপলোড দেব কিন্তু হয়ে ওঠেনি ঠিক আছে তো এইবারের মতো সরি ঠিক আছে নেক্সট টাইম থেকে আমি সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করার চেষ্টা করব ঠিক আছে আর একটা জিনিস আমার এই চ্যানেলে আরও পরপর কয়েকটা আনবক্সিং আসবে তো সেই ভিডিওগুলো তোমরা দেখো তো আশা করি তোমাদের ভালোই লাগবে আর সেই আনবক্সিংয়ের ভিডিওগুলো দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও